বলে মুশরেক হয়ে গেছে কারণ জোরে আমিন কয় না জোরে আমিন না কইলে মুশরেক হয়ে যায় তাও যদি একজন আলেম কইতো একটু আধা মিনিট চিন্তা করা যাইত কে কয় যে আউজুবিল্লা পারে না বিসমিল্লা পারে না আরবি কোরআন খুইলা দিলে বোবা হয়ে থাকে পড়তে পারে না আরবি হাদিসের কিতাব তো দূরের কথা কেন এই দ্বন্দ্ব কেন আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে তো গালি দেই না হিংসা করিনি দেখা হয়েছে চেষ্টা করেছি একটা সালাম দিতে আমি কওমি মাদ্রাসার সন্তান হয়ে আজকে আজ পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি আলিয়ার বিরুদ্ধে বলিনি হিংসাও করিনি দেখা হলে চেষ্টা করেছি একটা সালাম দিব তুমি কেন আমি কওমির বিরোধিতা করো তুমি আমার পাঁচকল্লির বিরোধিতা কেন করো কারণটা কি আমরা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আজও পর্যন্ত হিংসা করিনি গালি দেইনি দেখা হলে চেষ্টা করিস একটা সালাম দিতে তুমি আমার নাবির হাত নিয়ে কেন বাঁকা নজরে তাকাও আমরা রমাজানে তারাবি বিশ রাখাত পড়ি যারা কম পড়েন আজও পর্যন্ত একটা হিংসা করে গালাগালি করিনি চেষ্টা করেছি দেখা হলে একটু সালাম দিতে তুমি আমার বিশ রাকাত নিয়ে টানাটানি করো কেন আমরা বিতির নামাজ তিন রাকাত পড়ি যারা কম পড়েন হিংসা করিনি গালি দেইনি দেখা হয়েছে চেষ্টা করেছি সালাম দিতে তুমি আমাকে কেন হিংসা করো যুদ্ধ বেশি পড়ো এই জন্য ব্যাপারটা কি মাস আলা নিয়ে মতানৈক্য মতবিরোধ সাহাবাই কারামের মাঝেও ছিল কিন্তু হিংসা ছিল না আমাদের মাঝে হিংসা বেশি আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন আরো আস্তে করে বলেন আল্লাহ আমার আলোচনার বিষয়বস্তু হলো আমল সম্পর্কে কিছু কথা কারণ ওয়াজ তো সবাই জানে আপনারা ওয়াজ জানেন না বাতিটি নিবে খালি মাইকে একটা টান দিবেন ওয়াজ হয়ে যাবে অনেক অতি চালাক আছে আমাদের সমাজে কি চালাক অতি চালাক চালাক ভালো অতি চালাক ভালো না চালাক অতি চালাক অতি চালাক আছে এরা অপরাধ করে যদি ধরা খায় বলে না জেনে করেছে আর যখন মাস্তানি করার চান্স পায় তখন বলে হুজুরেরা কি জানে আমরা তো অনেক কিছু জানি আকাম করে ধরা যখন খাইল তখন বলে না জেনে করেছি কিচ্ছু জানি না আর বাহাদুরি করার যখন চান্স পেল তখন বলে আমরাই সব জানি হুজুরেরা কি জানে এই ক্যান্সার আপনাদের এই অঞ্চলে হয়তো বা নাই থাকলে আল্লাহর শকর আদায় করবেন বুঝেন নাই কেন আদায় করবেন অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন বুঝা যায় না ভণ্ড বেদাতি লাহাবি আর বাতিল না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না অতএব বাতিল দেখে কোনো ভয় পাবেন না সৃষ্টির শুরু লগ্ন থেকেই বাতিলের জন্ম তবে দুঃখ হলো এটাই যে স্বর্ণের কালারে আবার ভেজাল কেন কালার পাল্টায় যদি ভেজাল করত মনেরে বুঝানো যাইত ইসলামের ব্যানার লাগায় ভেজাল কেন এটাই বড় দুঃখের বিষয় কাফের বেইমানের থেকে আত্মরক্ষা করা যায় ইসলামের ব্যানারওয়ালা মোনাফিক থেকে আত্মরক্ষা করা যায় না এজন্য এরা কাফের থেকেও মারাত্মক আল্লাহ মোনাফিকদের নেফাকির থেকে আমাদেরকে হেফাজত করুন আরো আস্তে করে বলেন রাগ করতেছেন আমল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো কাজ কাজের আরো একটা আরবি শব্দ ফেলুন মানিও কাজ আমালুন মানিও কাজ ফেলুন মানিও কাজ দুই কাজের ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত নাম্বার দুই ফেল কাজটা করা মাত্র তার ক্রিয়া শেষ আমল যেটা কাজ এটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই চালুই হয়ে যায় এই আমল দুই প্রকার নেক আমল আর বদ আমল বলেন আমল কয় প্রকার নেক আমল আর ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সুন্নতে মোয়াক্কাদা জায়দা ফরজা আইন ফরজা আলাল কিফায়া সব নাক আমল মাকরু তাহরিমি তানজি শির্ক বিদাত হারাম নাজায়েজ গুনাহে সগিরা কবিরা সব বদ আমল এই বদ আমল আবার দুই প্রকার ফাহসা আর মুনকার ইন্না সালাতা আনিল এই যে আল্লাহ একবার বললেন আল্লাহর মোহাব্বতে বলছেন সবাই তাহলে সবাব পাবেন বলে আশা করা যায় আর যদি এমনি সবাই কয় আমিও কইলাম একটা প্রথা হয়ে গেছে তাহলে সবাব পাবেন না যদি কোরআনের মোহাব্বতে আল্লাহর মোহাব্বতে বলেন তো সবাব পাবেন ফ্যাশন ট্যাশন না এখন তো সব স্টাইল বক্তা নিজেই বলে বলেন আল্লাহ আকবর বলে না ওরে কে আল্লাহ আকবর বলবে কে সুবহান আল্লাহ বলবে কে আলহামদুলিল্লাহ বলবে এটা তো দিল থেকে বের হয়ে আসবে কথা ঠিক না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আর একটা কথা বলি আদামিনীতে আমিও অনেক কষ্ট করে আসছি আপনারাও অনেক কষ্ট করে আসছেন আমার বিশ্বাস কেউ আপনারা টাকার লোভে খানার লোভে আসেন নাই একমাত্র আল্লাহ এবং রসুলের মহাব্বতে আসছেন কথা ঠিক তাহলে আমার অনুরোধ মুনাজাত হওয়ার আগ পর্যন্ত কেউ উঠা বসা করে বিশৃঙ্খলা করবেন না আপনাকে কি জোর করে আনা হয়েছে না আপনি ইচ্ছা করে আসছেন তাহলে আপনি যদি উঠা বসার ব্যারাম থাকে তো ঢুকলেন কেন এই হাজার হাজার হাজার হাজার মানুষ কিশোরগঞ্জ এলাকাকে আজ মুখরিত করে ফেলেছে এতগুলো মানুষ ডেঙ্গিয়ে বের হয়ে যাবেন আপনার ভয় লাগে না অন্তরে আবারও রিপিট করছি কথা ভালো হইতে বহু সময় লাগে কপাল পড়তে এক সেকেন্ড লাগে না মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত উঠা বসা করবেন না কেউ আল্লাহ সব ভাইকে কবুল করে নিন আরো মহাব্বতে বলেন বদ কয় প্রকার ফাহসা আর মুনকার ফাহসাও বদামল মুনকারও বদামল ব্যবধান ফাহসা এমন আমল আমল যেটা বুঝার জন্য বিবেক বুঝে ফেলে দলিল পর্যন্ত যেতে হয় না আর মুনকার এমন বদ আমল যেটা বুজার জন্য বিবেক যথেষ্ট না দলিলের কাছে যেতে হয় যেমন মিথ্যা কথা বলা সুন্নত কথা বলেন কি কি ছোট গুণা না বড় গুণা হালাল না হারাম সবাই জানেন না আজকেই নতুন শুনলেন মিথ্যা কথা কি মহাপাপ মিথ্যা কথা কি মহাপাপ এটা বুঝার জন্য দলিল লাগছে না বিবেক বুঝে ফেলেছে মিথ্যা এমন মহাপাপ কোন বেইমানেও মিথ্যা পছন্দ করে না কোনো বেইমানেও মিথ্যা পছন্দ করে না মুমিন করে না মা বাপ করে না সন্তান করে না যদিও সোনার বাংলায় মিথ্যাটাকে পুঁজি বানাইয়া মানুষ স্বার্থ উদ্ধার করে করে কি করে না করে আপনাদের এদিকে করে না বাজারে ঢুকলেই দেখবেন সব মিথ্যার পর্দা লাগানো কি পর্দা লাগানো মাছ কিনতে যাবেন সেখানেও মিথ্যার ফরমালিন দিয়া কয় দেই নাই পালা এরা কি কয় মাছ যে আলাদাভাবে হ্যাঁ বাগা আমাদের দেশে গের কয় মাছের গের চাষ করে যে চাষ চাষের মাছ আইনা কয় এটা নদীর মাছ কয়নি দুই নাম্বার ডাউল বিক্রি করে বলে এই বাজারের এক নাম্বার আসেনি মিথ্যা কোন হুজুর দেখলে তো উপায় নেই হুজুর আপনার সাথে তো দুই নাম্বারই করা যায় না তার মানে ও এত বড় বাপ্পা আর হুজুর ছাড়া সবটির সাথে করে পারলে হুজুরের সাথেও করে কি করে না তাহলে মিথ্যা বলা মহাপাপ যে কয় সেও মানে কিন্তু এই মিথ্যাটাকে পুঁজি বানাইল স্বার্থ হাসিলের জন্য তাহলে মিথ্যা এমন এক মহাপাপ বদ আমল যেটা বুবেক বুঝে ফেলেছে ফাহসা দলিলের প্রয়োজন হয়নি নাম্বার দুই গালাগালি করা সুন্নত না হারাম সবাই বলেন গালি দেওয়া হারাম বুঝতে কোনো দলিল লাগবে দলিল কিন্তু আছে আছে না নাই একবার না বারবার বলেছেন আল্লাহ মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল্লিল মুতাফফিফিন মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ফাওয়াইলুল্লিল মুসাল্লিন মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারাও ওয়াইল নামক জাহান্নামি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যারা মানুষের দোষ আর গিবত শেখায় আর অপবাদ দেয় পেছনে বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ রসুল বলেন সত্য মানুষকে বিজয়ী করে দেয় মিথ্যা মানুষকে চিরন্ত ধ্বংস করে দেয় একদিন আগে আর একদিন পরে দলিল আছে না নাই গালি দেওয়া হালাল না হারাম গালি দেওয়া হারাম যদিও আমার সোনার বাংলায় কত টুপিওয়ালা পাগড়ি পরে মাইকে হাজার মানুষের সামনে গালি দেয় আপনাদের দেশে দেয় না তাও ছোটখাটো না বিএইপি গালি কাফের আর মশাই সারা গালা গালি নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা কোরআন শরীফ সুরায় বনি ইসরাইলের আয়াত হে নবী মুমিনকে বলেন কাফেরের সাথেও যেন আচরণ খারাপ করে না ভালো তার মানে মুমিন হইয়া কাফেরের সাথে ব্যবহার করবা ভালো আর মুমিন হইয়া মুমিনের দিবা বাস কি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক এ আর এক গজব কাফেরের সাথে যদি ব্যবহার ভালো করার আদেশ দেয় কোরআনে তার মানে কি মুমিনকে গালি দিবেন হ্যাঁ قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر আল্লাহর নবী বলেন মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ قال النبي صلى الله عليه وآله وسلم سلما قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك আল্লাহর নবী বলেন আত্মীয়তা বন্ধনটারে মজবুত করে নাও কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও কেউ যদি তোমাকে গালি দেয় খারাপ ব্যবহার করে তুমি বিনিময়ে তারে ভালো ব্যবহার উপহার দাও নবী বলেন কেউ গালি দিলে ভালো ব্যবহার উপহার দাও আর আমারে যদি কেউ বলে বারোটা বাজাবো আমি বলি তোর তেরোটা বাজাবো قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী বলেন এর উম্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক নম্বরে দুই ঠোঁটের মাঝখানের জিব্বার হেফাজত কর দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিব قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর নবী বলেন কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবানার হাত থেকে অন্য মুমিন মুসলমান নিরাপদে থাকে এই মিয়া এই বাংলাদেশের সব মানুষ জাহান নামে গেলে কোনো টেনশন আছে আল্লাহর কোনো ক্ষতি হবে নবীজির কোনো ক্ষতি হবে আপনাকে কি আল্লাহ কানে ধরে জিজ্ঞাসা করবেন হ্যাঁ এই নীলফামারির মানুষ জাহান নামে গেল কেন আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না বরং যে অপরাধ করবে আল্লাহ তাকেই জিজ্ঞাসা করবে জাহান নামের কাজ কেন করলি অতএব আমি পারলে একজনকে বুঝাবো ভাই জাহান নামের পথ থেকে ফিরে যাও না পারলে আমি চুপ থাকবো কিন্তু কাউকে গালি দেওয়ার অধিকার নাই গালি দেওয়া হালাল না হারাম আপনারা কি ঘুমাইতেছেন মহা মুসিবত আপনারা যেই বয়ান চান ওই বয়ান আমি করতে পারি না সেই ঢাকার থেকে ফজর পইরা রওনা হইয়া রাত্র দশটায় দিনাজপুর এক মাহফিলে আসলাম মাহফিলে বয়ান করলাম প্রায় দুই ঘন্টার উপরে মোনাজাতটা দিব এর আগে একটা স্লিপ দিল কাগজ কি দিয়া বলে মুসানবীর ঘটনাটা বললেন না তো হুজুর আল আওয়াম কাল আনাম কোরআন হাদিসের এলেম না থাকলে যা হয় তাই হয়েছে এক জায়গায় বয়ান করলাম প্রায় দুই ঘন্টার উপরে মোনাজারটা দেওয়ার পরে মাহফিল আলারা দেখি এখন আর কেউ কাছে আসে না সালাম নাই কালাম নাই ব্যাপার কি একজনরে জিজ্ঞাসা করলাম বলে হুজুর তবারও পাক হয় না আরো এক ঘন্টা লাগবে বয়ান সারলেন কেন এমনি আপনাদের এলাকা সারি নাই মান সম্মান নষ্ট করার তো কোনো দরকার নেই না আপনাদের বয়ান কোন লাইনে করলে আপনারা ভালো শুনবেন বুঝবেন আল্লাহ ভালো জানেন বাকি আল্লাহ জানো যে কথা বললে আমার ফায়দা আপনার উপকার হবে ধর্মীয় লাইনে ওই কথা আল্লাহ বলার তৌফিক দান করেন গালি দেওয়া হালাল না হারাম দিবেন গালি পিছে যে দিছেন এর জন্য কি হবে তওবা করতে হবে কি করতে হবে আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ মারে বদ তন হাতরা বর যা জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম यार ने को गिरता या बिनाई আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রাখছেন এই যে ময়দানে আপনারা বসছেন টাকার জন্য আসেন নাই খানার জন্য আসেন নাই আল্লাহ এবং নবীর মোহাব্বতে যে আসলেন নিয়ত যদি ভালো থাকে বসা মাত্র গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন কেমন একটা বরকতের জায়গা আবার বরকতের মাস মুহারম আসতেছে হায় হোসেন পার্টির লাফালাফির সময় আসেনি এদিকে ওরে ভণ্ড হায় হোসেন হায় হোসেন কয়া চিল্লাইয়া রক্ত ঝরাবে আগুনের উপর লাফাবে কপাল বড় খারাপ যে হোসাইনের নামটাও শুদ্ধ করে বলতে পারে না নাম হলো হোসাইন রদিয়াল্লাহু আনহু তো নাই ওই একজনের নাম কালাম যদি কয় কাল্লা তা আদব হলো হোসাইন রদিয়াল্লাহু তালানহু তার নাম কারবালার প্রান্তরে হোসাইনের ঘটনা ঘটল নবীজির ইন্তেকালের ষাট বছর পর কোন সাহাবি এমন কোন বুজুর্গ এমন কোন আল্লাহ খাজা মঈনুদ্দিন বড় বীর আব্দুল কাদের জেলানি শাহজালাল শাহপরান শাহ মাখদুম শাহ আমানার এমন একজন আল্লাহর খাস অলির নাম বলো হোসাইনের এই ঘটনা কেন্দ্র করে বছরে বছরে মহারমে লাফাইছেন আর মিছিল করেছেন সব ভণ্ডামি আর কিছুই না এই ভণ্ডামির পেছনে কি কারণ একমাত্র কারণ হলো একদিকে ধর্মীয় শিক্ষা নাই অপরদিকে জাহান নামের ভয় নাই আর মাঝখানে তাকুয়াওয়ালা কোনো মুরব্বী না সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা সোহবতে বা আউলিয়া বেহতারজ সদ সালে তাআত বেরিয়া একটু সময় দিবেন আল্লাহ সব ভাইকে কবুল করেন ভাইরা আমার তাহলে বুঝলাম গালি দেওয়া মিথ্যা বলা কি এটা হলো ফাহসা বুঝার জন্য কোন দলিল দলিল কিন্তু আর একটা বলছিলাম মুনকার ওই বদা আমল যেটা বুঝার জন্য দলিল লাগে ভেবে চিনতে জবাব দিবেন সবাই আমার দিকে নজর আছে তো খেয়াল আছে তো বাতিল সে দবনে বলে আয়ে আসমান নেই হাম सुबार कर चुका है तू इम्तिहा हमारा सुबार कर चुका है तू इम्तिहा हमारा বাতিল দেখে ভয় পেও না হকের বিজয় সুনিশ্চিত বাতিল থাকবেই আর থাকাটা হকপন্থীদের জন্য কল্যাণ ভাইরা আমার এই বাতিল টাতিল না থাকলে এত ওয়াজ করা লাগতো মুসলমানের হ্যাঁ আজকে ওয়াজ করা দরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কিন্তু সব বাদ দিয়া মুসলমানই বয়ান করে বারো মাস শেষ করতে পারি না জহুরের পরে ফজরের পরে আসরের পরে মাগরীবের পরে সার পর সব মুসলমানের বয়ান করা লাগে কারণ এদের আদর্শ দেখলে বেইমানরা পর্যন্ত হাসি দেয় দাবি করে আমি মুসলমান কিন্তু রাস্তা দিয়া চললে সালামটা কাকে দিব পরিচয় পাওয়া যায় না হিন্দুর ছেলের মাথায় টুপি নাই মুসলমানের মাথায় টুপি নাই হিন্দু ছেলের গায়ে সাত প্যান্ট তাই লাগানো মুসলমান যুবকের গায়ে সাত প্যান্ট তাই লাগানো হিন্দু ছেলের দাড়ি নাই মুসলমানের দাড়ি নাই হিন্দু ছেলের চুলগুলো আঁকা বাঁকা লম্বা মুসলমান ভাইয়ের চুলগুলো আঁকা বাঁকা লম্বা হিন্দু ছেলেটা বিরিটানে আর সোনা বন্ধের গান গায়ে রাস্তায় যায় আর মুসলমান সন্তানটাও বিরিটানে রাস্তা দিয়া গান গেয়ে যায় আমি টুপিওয়ালা রাস্তা দিয়া চলার পথে কাকে সালাম দিব চিনার কোনো উপায় থাকে না মুসলমানি বুয়াদু দানে হাদান এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝালো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাস্ত লাজমাস্ত গর্বু না বাসদ হাই জমাস্ত ফতুয়া রেডি বুঝেন না বাংলা ফতুয়া টুপি মাথায় দিব না কারণ টুপির মধ্যেই কি ইসলাম বাস আমাকে দিল মাইরা হ্যাঁ ভাই দাড়ি রাখো না করে দাড়ির মধ্যেই কি ইসলাম তুমি মুসলমানের সন্তান তুমি মদিনাওয়ালার আদর্শের উম্মত তুমি প্রশ্ন কেন করো তোমাকে আমি বলবো টুপির মধ্যেই ইসলাম না তবে ইসলামের মধ্যে টুপির কথা আছে দাড়ির মধ্যেই ইসলাম না তবে ইসলামের মধ্যে দাড়ি হলো অপরিহার্য আমল তুমি না করলে কোনো ঝগড়া নাই তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব তোমার ভিডা তুমি খাবা বেজাল আছে কোনো কথা বলেন আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আরো জোরে বলেন ভাইরা আমার এটা হলো মুনকার দলিল ছাড়া সমাধানের পথ নাই এবার আমরা ঢুকি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে বলেন আমার আল্লাহ পরীক্ষার আগে জানেন না কে ভালো আমল করবে আল্লাহ কেন বললেন আমি পরীক্ষা করে দেখব লম্বা চওড়া কথার সংক্ষেপ জবাব হলো আল্লাহ নিজে দেখার জন্য না বরং বান্দাকে দেখানোর জন্য ক্লাসের মধ্যে কোন ছাত্রের মেধা কেমন শিক্ষক জানেনি কথা বলেন না কেন এরপরও পরীক্ষা নেয়নি কেন পরীক্ষা না নিয়ে এত নাম্বার দিলি হয় কেউ আশি কেউ নব্বই কেউ তিরিশ কেউ ঘোরার দিন বলে না এখানে আন্দোলন হয়ে যাবে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে চলে যাবে অতএব আমি শিক্ষক ভালো করে জানি তোর মেধা কত নাম্বার কত পাবি আমার জানার দরকার নাই আমি তিনবার বছরে পরীক্ষা দিয়া স্বাধীনতা দিলাম পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দিয়া নিজেরটা নিজে নির্ণয় কর কত নাম্বার পাওয়ার যোগ্যতা তোর আছে